ফ্রেন্ডস দিস সাকসেস চ্যানেল আপনাদেরকে স্বাগত আমি মনোরঞ্জন রায় তো আজকে আমাদের নিউ ব্লগ শুরু করলাম আমরা আজকে হুজুর সাহেব মেলা যাচ্ছি এই দিয়ানগঞ্জ এখান থেকে আমাদের বাড়ি থেকে হুজুর সাহেব মেলা কম হলে ওই তোমার বারো তেরো কিলোমিটার হবে যাই হোক এটা আমাদের তো ভাই তো এই মাস্কটা খুল না আর মাস্কটা খুল আরে মাস্কটা খুল খুলে এবার আরে খুল খুল আরে খুল আরে খুল খুল খুল না মাস্কটা খুলতেছে না সরম পাচ্ছে ঠিক আছে তো আজকে আমরা রেডি হয়ে এই বাইকে করে যাব এই বাইকে করে তো থ্যাংক ইউ দেখতে থাকুন তো ভাই আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে তো এখন আমরা রওনা হব তো বাইকটা চালাতে পারবে না কিন্তু এমনি বোর্ড স্টার্ট দিচ্ছে মধ্যে আসিনি তো দেখবেন যে আমার ভাগিনা দোকান দিছে পুরা ব্যস্ত দোকানত তো এই যে আমার মাছ দেখো এইটা হলো আমার মাছ বাজার এটা হচ্ছে ওই যে আমার রায় মাঠে পঙ্কজদার দোকান আর এই যে আমার বাস স্ট্যান্ড নদিয়া প্রায় আমরা এই মাছ চলে যাচ্ছি তো এবার যেমন আমরা একটা বন্ধু এসেছে এ ভাগিনা কিছু কবেন না কিছু না কন তো কেমন আছেন ভালো ভালো তো যাই হোক একটা ভাই এসেছে তো একসঙ্গে যাবো তো একদিন আমরা এই ডেলমাস বাজারটা তোমার পুরা তোমার ভিডিও রেকর্ড করে দেখামো কয়া দিব যে কায় মানে কার কোখান দোকান আছে কয়খান দোকান আছে কাউ দুই তিনখান দোকান দিয়া থিছে তো দেখতে থাকুন দিস ইজ সাকসেস চ্যানেলে ওকে এটা আসি হচ্ছে হ্যাঁ অবশেষে ভাইটা আসি হচ্ছে এলা আমার আছে হাটিয়া এলা হাটিতে আমার তিনজনে বেশ ভালো করিয়া এই তোমার পৌরসভা হয়া রেল লাইন পার হয়া ডেঙ্গিয়া একেবারে যাবো উল সাহেবের মেলা ডাইরেক্ট তো দেখতে থাকুন আমরা আসলে রেল স্টেশন তো হলদিবাই রেল স্টেশনটা তোমাকে দেখাছো কেমন তো বিভাস ভাই কিছু কোয়ার চান আমার কিছু বলার নেই নাই ঠিক আছে দেখি এবার সিঁড়ি এই যে গোটা স্টেশনটা একবার বড় করি তো সিঁড়ি আমরা উঠিব এবার তো এটা স্টেশন বাইরেরটা পুরো গাড়ি দেখে চান দেখো সবাই ওরে বাপরে বাপ কি লোকের ভিড় আর কন্যা হলদিবাড়ি স্টেশনে যেরকম ভিড় হয় না মানে প্রত্যেক বছরে বিষয় মেলার সময় এরকম ভিড় হয় কি ভিড় বাম্পার ভিড় ফাটাফাটি তো এই সিঁড়িটা দিয়ে আমরা উঠিব তো রদিয়া পার হয়ে লেশন পার হয়ে তারপর হাঁটি যাবো বড় কন্ট্রোল রুম মানে তোমার রানিং রুম আমাদের বয়েজ হাই স্কুল এই যে বড় দেখতে পাচ্ছি কি বাপরে বাপ কি ভিড় বস পার হয়ে নিচে নামিনি এই উপর থেকে নিচে নামিনি এবারে নামি এবার হাঁটি যাব এখন ওই রাস্তা পার হম পার হয়ে এবার হাঁটি যাব আগত তার আগত ওই উক্তি যাবো তো যাই হোক চোখ রাখুন তো এই কাকিমাটা উঠতে পারতেছে না তো ভাইটাকে হেল্প করছে ভাইটার নাম বলি নেই এখনো অবধি তো এই ভাইটার নাম হলো বিভাস আর তা বিভাস ভাই তো কিছু হ্যাঁ। বলেন আচ্ছা আজ পর্যন্ত কত বছর থেকে আপনি আসতেছেন এই মেলায় এই মেলায় আমি এ যাবৎ গেল এ যাবৎ আমি পাঁচবার আসলাম পাঁচ থেকে ছবার আসা হলো ও আচ্ছা ঠিকই আছে এটা হলো তোমার হাই স্কুলের পিছন থেকে প্রথম দিকে যে হাই মাঠ আছে Haldibari high school boys high school সেই মাঠে আছে আজকে গাড়ি বাড়ি ঠিক আছি আস্তে আস্তে তো দেখি কেমন ভিড় মেলার মধ্যে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি একটা আচ্ছা, Kuatan যে এত ভিড় জাস্ট আমি দেখতেছি এই মুহূর্তটাকে উপভোগ করছি আমি আচ্ছা। উপভোগ করছি নাগরতলা নাগরতলা আসছে বাহ নাগরতলা নাগরতলা নাকি হয়ে গেছে জলপাইশ চাট ঠান্ডার এসে গেছে আচ্ছা মানে খাবো একটু পরে দেখি বাবা অনেক কিছু আসছে পুরো ভিড় থাকা যাচ্ছে না মানে যাওয়া যাচ্ছে না প্রচুর ভিড় প্রচুর ভিড় কি বলবো তো খুব ভালো বুঝতেছি আচ্ছা, আচ্ছা। একা একা কি আপনাদের কি ডিউটি করছে নাকি ডিউটি না বুঝতেছি আজকে পুলিশ থানা থেকে তোমাদের না না আজকে না হ্যাঁ দুটো তো করলেন তখন সেই ডিউটি করলেন আজকে একা একা ঘুরতে হচ্ছে ও আচ্ছা, আচ্ছা। মাল্টেল নেই আমাদের সিঙ্গেল চলো আমার সাথে ঘোরা যাক ওদিকে দুইটা মাল আছে দুইটা ছেলে আছে ছেলে আছে আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে ঘোরা আচ্ছা ঠিক আছে ওকে ভাইটা কিছু বললো মানে খারাপ কিছু বলে নাকি মানে মাল বলতে ওর বন্ধুগুলো বলছে মানে বন্ধুর কথা বলছে গেট এটা পুরাটাই মার্বেল পাথরের তৈরি এই গেট আর একটা ভিতরে সম্পূর্ণ গেট তৈরি করতে সম্পূর্ণ টোটাল এক কোটি টাকা লেগেছে তো এখানে পুলিশ পুলিশের গাড়ি আসতেছে সামনে দিকে চলো ডান দিকে কি আচ্ছা তো এটা একটা বাইপাস রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি মেডেলে তো পুরো ভিড় প্রচুর দোকান প্রচুর আইটেম আসছে আচ্ছা একটা ভাই দোকান দিয়েছে এখানে সানঘেরের দোকান ওখানে যাবো দেখতে ও বাবা দেখি আচ্ছা ও বহুত রকমের আচ্ছা দেখেই জিমে চলে এসে যাচ্ছে ও দারুণ আমরা ভিতরে ঢুকিনি তো এবার এই মন্দির মানে মসজিদ মসজিদে এটি আমরা এই ঢুকে দেয় আর মরমর সবাই একসাথে দেয় যা দিতে পারে যা সব দেয় ধরে এবার আলাদা জায়গা আছে এটি জানা দেয় আর জায়গা ওই দিকে আদি আছে পূজা কালী আছে চল কিন্তু কিনি ধূপাতি দিন জানি চল আমাদের পুরা লাইন স্বাগত জানাচ্ছি ইসলামিয়া ইসালে সভা সমিতি আবেদন আপনারা করোনা বিধি মেনে মাস্ক পরুন এবং স্যানিটাইজার বা সাবান জল ব্যবহার করুন ছাগল গরু ইত্যাদি দান ঘরে জমা যাই হোক এটা কিনা কারণ যদি মানুষ মানুষের মানেন তো মুরগি মুরগি পাওয়া যাচ্ছে ছাগল পাওয়া যাচ্ছে এটা দিবার পারিবেন মানে এটা কিনিয়ে এটা তোমার দিবা পারিবেন মানে এত সুবিধা আর কন্যা না কাকা মুরগি কত করি মুরগি কত করি তাও নিব না এমনি দাম বলতেছি কত দাম একটা মুরগি আড়াইশো তিনশো পুরা ভিড় এবার মুরগি আপাতত এই সাইডে আসলাম এখন মানে তোমার পূর্ব দিকে সেটা বলে দক্ষিণে পূর্ব দিকে তো এখন এই দিকে খেলা হচ্ছে তো এখানে খেলা দেখে খেলা হচ্ছে এখানে হচ্ছে দেখা হচ্ছে এখানে খেলা সবাই খেলা হচ্ছে হিসাবেটা এখন আপনি কত টাইম হ্যাঁ তো যাই হোক এখানে থাকবো না রাখছিলাম এই ছুরিকাটা দিয়ে অনেক কিছু হচ্ছে আমল সব লোহার জিনিস এখানে এই তোমার দুটি সাহেব যেখানে নেওয়া হচ্ছে তার পশ্চিম দিকে সে আস্তে আস্তে ঘুরছি এইভাবে দেখতে দেখতে যাচ্ছি বা অনেক কিছু জিনিস সামনের বছরের থেকে এবার এখানে খুব প্রচুর ভিড় হয়েছে প্রচুর হ্যাঁ, প্রচুর হ্যাঁ, হ্যাঁ, বহুত কিছু বেরোচ্ছে লোহার জিনিস অনেক মানে অনেক দোকান আসছে এখানে প্রচুর দোকান বড় ব্যাগ ধরেছি ত্রিশুল বের হচ্ছে গাড়ি যত মাল আছে এদিকে থেকে ধরে বাহ প্রচুর ভিড় লোহার অনেক জিনিস মানে অনেক অনেক মানে বলে আর বোঝাতে পারবো না এই তোমার শিল্পাধর আসছে লিখে তুমি বাড়ি তো আজকে যখন এই ভাইটা কালকে আসবে আমার ভাই বিকাশ ভাই হালকা আবার যাই হোক অনেক ঘুরে দেখলাম এবার পুলিশ সেখানে মেলা শেষ হয়ে রয়ে আমরা এদিকে মেলা তো এখন শেষ হবে না কালকে শেষ হবে তো আজকে আমরা এই ঘুরে টুরে এদিকে ঘুরে টুরে একেবারে তোমার হলদি বাড়িতে গিয়ে কিছু খাবো এখানে দই ফুচকা খাবো আজকে দই ফুচকা খাওয়ার কথা তো দেখি কি হয় তো এই ভাই আর বন্ধু এই ভাই ভাই বন্ধু যাকে বলে এই বিবাস ভাই আসতেছে তো যাচ্ছি বাহ প্রচুর ভিড় সেদিকে যাচ্ছি আমরা হ্যাঁ, তো একটা ভাই এখানে দোকান দিয়েছে তো যাই হোক কিছু কথা বলবো আগে যাই এদিকে এমন এদিকে এমন ভিড় যাওয়া যাচ্ছে না তো আমার সামনের দোকান এখন খুঁজে পাইনি ভাই যা যে দোকান দিয়েছে খুঁজতেছি এখন পাচ্ছি ওইদিকে রানীগঞ্জ কালকে হবে মেলা তো বিবাস ভাই কিছু বলতে পারছেন বিবাস ভাই বলেন সামনের বছরের তুলনায় আজকে এই বছর ধুলাবাটি একটু কম কেননা সামনের বছর খুব ধুলা ছিল প্রচণ্ড ধুলা এই দাদা দেখা পানি আজি তো দাদা কেমন আছেন তো আজ কি বেড়াচ্ছেন মেলাত ও আচ্ছা তো নাও কিনো তাহলে আমরা ঘুরি নাকি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ তা ঠিক আছে খুশি নি বিপ্লব ভাই হোক আমার পানি না এখন হ্যাঁ, দোকান দেখা তো কেমন ঘুরেছেন কিছু কমার চান হ্যাঁ বলক বলক হ্যাঁ বলক ইউটিউবত লাইভ আচ্ছা, না এডিট করে নাকি আমাদের হলদিবাড়িতে হুজুর সাহেবের মেলা মানে খুব মজার মেলা আর কি অনেকে এই যে লোকজন আসছে ভিড় কত বাইরে থেকে গাড়ি আসছে এই যে গাড়ি পার্কিং এদিকে দোকান চলতেছে এখানে তোমার দোকান অনেকবার খুশি নি পানি না পুরো মেস এদিক দিয়ে আসি পাইছেন <laughs> গোড়াখানে তোমার এইখানে আমার দোকান আমরা খালি খাবার ধরিব খাবার যাওয়াছি তাই তো চলে আইছেন একবার হ্যাঁ ঠিক আছে আর ডিস্টার্ব না করি খাও তাহলে হ্যাঁ। আমরা ঘুরি তো ঠিক আছে তো পরে দেখা হবে হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দোকানটা একবার পুরো ক্লিয়ার হয়ে দেখাই এদিকে আরও অনেক দোকান আছে তিনটা দোকান প্রত্যেক বছরই আসে তো ওইখানে একটা আর এদিকে একটা আর বিপ্লব ভাইয়ের একটা দোকান তো মোটা টোটাল এখানে তিনটে দোকানেই আছে প্রত্যেক বছর আছে তো মোটামুটি এখানে দারুণ ভিড় বয়স্কদের সামগ্যান নেওয়ার জন্য ভালোই ভিড় তো যাই হোক আপনারা চলে আসবেন এইদিকে হুদু সাহেবের মেলা প্রত্যেক বছরে সামগ্যান বের হয় আমার এই যেখানে মেলা হচ্ছে হুদু সাহেব সেখানেই তার যেখানে মন্দিরটা আছে তার ঠিক পশ্চিমে দক্ষিণে আছে ওকে যাই হোক না করে আমরা এদিকে একটু ঘুরে আসি তো ঠিক আছে চলো তাহলে আমরা মানে এখন আমরা মোড় তো জিলাপি আমরা গোবর্ধনের মোড় দামওয়ালা জিলাপি খাবার এটা দিকে বেশি দূর না আচ্ছা, গোবর্ধনের মোড় পাশে একশো মিটার মাত্র এই দুই তিনশো মিটার হবে হ্যাঁ, তো যাই হোক জিলাপি খেটে আসিয়া পরে এখন হলদিবেড়ি মার্কেটে দই ফুচা খামো এটা আমার প্ল্যান আছে বাইক তো আমরা স্ট্যান্ডে ফ্রি আসিনি তো যাই হোক দেখো সবাই অপেক্ষা করো আর কিছু সময় এদিকে আমার টোটো স্টেশনগুলো আছে মানে টোটো স্ট্যান্ড দিয়ে যাওয়া পারে নাই তো দেখো গাড়ি হয় আর হলদিবাড়ির আমার ব্লকের যতগুলা ময়লা আবর্জনা আছে সব এটি আনি একেবারে সব এটা সূর্য প্রায় বিকেল বিকেল হয়ে যাচ্ছে গাড়ি স্ট্যান্ড বাইক স্ট্যান্ড তো দেখ এই টোটো স্ট্যান্ড এদিকে মানে টোটোগুলো এখানে রাখছে রাস্তার মধ্যে ধারে Kala jalebi khao to chiem, right? Yeah? Kongso? Eh, Kongso? কেমন লাগে জিলাপি খায়া জিলাপি সেই টক করছে কম জিলাপি হলে টক করছে আর কি তাহলে এইখানে আছে জিলাপির দোকান তুমি কি মূল কয় কি মূল কয় এক মাটাতে আমরা জিলাপি খাই এলা যাচি হুসে মেলা হয়া এখন ঘুরিম আৰু ঘুরিম ঘুরি আমরা ଆମର ମାଠରେ ମାନେ ଏରିଆ ଅଛି এই হিসাবে মাঠের এরিয়া ভিতর খেলা আসেন ঢুকিনি তো এখন ভিতরটা এখন দেখিব বেটারাইয়া তো দেখো সন্ধ্যা সন্ধ্যাবাদ হচ্ছে আমরা একটি সেই দুইটা থেকে বাইরে বাড়ি থেকে তো আস্তে আস্তে এখানে আড়াইটা হয়ে গেছে তো সেই আড়াইটা থেকে এলা থেকে ঘুরেছে এলা তোমার বাজে সাড়ে পাঁচটার মতো তো যাই হোক কয় দেখো কিছু ভিড় তো বিরজ ভাই কিছু কোয়া চান তোমার গাড়ি জেলে খেলে খালি খুব চান কোয়া ভালো লাগে না ধর তোমার আচ্ছা বিবাস ভাই কিছু কবার না চায় তো যাই হোক তাও আমরা ঘুরি ভালো লাগে তো ঠিক আছে তো এদিকে অনেক বের হয়েছে শিব মন্দির শিবলিঙ্গ আর অনেক কিছু খেলনা খেলাও দিকে বেরোচ্ছে ইমার্জেন্সি সেজন্য লাইন যদি চলে যায় তাহলে সেজন্য জেনারেটার নিয়ে আসছে ইমার্জেন্সি জেনারেটার কি করি তো যাই হোক হ্যাঁ, রাত্রিবেলা দেখতে কেমন প্রচন্ড ভিড় মানে যত জুতা নিমো চলো। কত নিবে এখানে জুতার দোকান জোতা নিব বিরাজ ভাই বলে का यश पूरा यश भाई पूरा व्यस्त हमें भाइयों व्यस्त पूरा हाफी गई हाटी हाटी तो से खामो खाइते पूरा व्यस्त নিছু চন্দ ভাই কিছু করতান অবশেষে ফুচকা খাওয়া শেষ সেলা আমার বাইকে নিয়ে যাবো তো ভাই দুটো পাঠিয়ে দিন মিষ্টি পান আনি না এলাকা গাড়ি নিবার দাম না বাইক নিয়ে জানি যাচ্ছে এটা পুরো আন্ধার যে ছয়টা ষোলো পনেরো বাজেছে তো এলা আমরা ভাইগুলা এলো আইসেছে মিষ্টি পান নিয়ে মিষ্টি পান খেয়াটে তারপর একবারে রওনা বাড়ির দিকে তো ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন নাগিল এই ব্লগ ভিডিওটা তো যারা সাবস্ক্রাইব করেন নাই তাও তাও সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিওটা কিন্তু তোমার এমনি ব্লগ বানাবার জন্য তো বিশেষ সাথে চ্যানেলে এরপরে প্রতিনিয়ত ক্লাস হবে তো সবাই দেখতে থাকুন চোখ রাখুন তা কিছু বলতে চাই না তো টাটা বাই বাই